দর্শক আজকে সুযোগের রাইডার জন্য চলতেছে মহারাজের অফার আর অফার সুযোগে জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ কিনলে পাঁচ হাজার টাকা নগদ ক্যাশব্যাক আমার পাচ্ছেন যান এই ভিডিও যদি দেখে আসেন আরো দুই হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট টোটাল সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন সাথে পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট আইটেম